আজকের ভিডিওটা ছোট কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ গতকালকে আমি ইগল নেটওয়ার্ক সম্পর্কিত একটা ভিডিও যখন পাবলিশ করেছি তারপর থেকে ইগল নেটওয়ার্ক নিয়ে অনেক প্রশ্ন আমার কাছে আসছে আপনারা কমেন্টে করেছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে করেছেন টেলিগ্রাম গ্রুপে করেছেন সেই জন্য স্পেশালি আজকের এই ভিডিওটা প্রশ্নগুলোর উত্তর দিতে খুব সময় লাগবে না অল্প সময়ের মধ্যে আমি ভিডিও শেষ করব তবে যদি এই ভিডিওটা মিস করেন পরবর্তীতে হয়তো এই সংক্রান্ত প্রশ্ন আপনাদের আবারও করতে হতে পারে এবং এই বিষয়ে অজানা থাকার ফলে আপনারা পরবর্তীতে ইগল মাইনিংয়ের যে ব্যাপার সেপার আসছে সেটা মিস করে যেতে পারেন তাই অনুরোধ থাকবে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন হ্যালো লেডিস অ্যান্ড জেন্টেলম্যান নতুন ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি ইগল মাইনিং নিয়ে আপনাদের প্রশ্নের উত্তর দিতে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেছি ইগল মাইনিং বন্ধ আছে ইগল মাইনিং কেন হচ্ছে না ইগল মাইনিং কি আবার হবে নাকি হবে না ইগল উইথড্র করব নাকি করব না ইগল কবে উইথড্র করব এই সব বিষয়ে এই ভিডিওতে ক্লিয়ার করব তবে এতে আমি আবারও আপনাদেরকে কথা দিচ্ছি খুব বেশি সময় লাগবে না ভিডিওটা স্কিপ করবেন না স্কিপ করলে মিস করবেন সেই জন্যে একেবারে শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে কন্টিনিউ করুন আর যারা যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা একটু দেখে নিই প্রথমে ইগল যে নোটিফিকেশানটা দিয়েছে আপনারা ইগল মাইনিং অ্যাপসের মধ্যে গেলেই এই নোটিফিকেশানটা পেয়ে যাবেন এখানে ডিটেলস আছে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনাদের আর পরবর্তীতে পড়ে দেখার প্রয়োজন হবে না এখানে বলা হয়েছে রিডিম নোটিসে বলা হয়েছে থার্টি ফার্স্ট জুলাই টু অর্থাৎ থার্টি ফার্স্ট জুলাই দুই হাজার মধ্যে আপনি এই পর্যন্ত যা মাইনিং করেছেন সেটা রিডিম করে ফেলুন উইথড্র করে ফেলুন আপনার ক্রিপ্টো কারো ওয়ালেটে কীভাবে উইথড্র করবেন না জানলে আমার গতকালকে পাবলিশড হওয়া ভিডিওটা দেখে আসবেন ভিডিওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে এবং আই বাটনে দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবেন অবশ্যই ভিডিওটা দেখা মাত্র উইথড্র করে ফেলুন যদি আপনি মিস করেন এবং থার্টি ফার্স্ট জুলাই পার হয়ে যায় তাহলে আপনি যেটা মাইনিং করছেন সেটা জিরো দেখাবে জিরো হয়ে যাবে এবং আপনার মাইনিং ব্যালেন্সটা বার্ন হয়ে যাবে দেন হচ্ছে রিড কেয়ারফুলি একটু পড়বো আমরা নিচে কি লিখেছে important redeem all eagle to ইগন বিফোর থার্টি ফার্স্ট জুলাই দুই সেটা তো বললাম নন রিডিমড ইগন উইল বি বার্ন এটাও বললাম যেটা রিডিম হবে না সেটা বার্ন হয়ে যাবে number three on thirty first July two thousand twenty two all remaining eagle ইগন in miner app will be reset to zero for all miner সেটাও আমি বলেছি সকল মাইনারের জন্য এটা কিন্তু একত্রিশ জুলাইয়ের পরে এই বছরেরই একত্রিশ জুলাইয়ের পরে জিরো হয়ে যাবে do not uninstall miner app এটা ইম্পর্টেন্ট খেয়াল করুন আপনাদের যে মাইনিং অ্যাপস রয়েছে আমি যেটা ওপেন করে রেখেছি এই মাইনিং অ্যাপসে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি মাইনিং হচ্ছে না মাইনিং বাটনে ক্লিক করলে টাইম উঠছে কিন্তু সেখানে কোনো ব্যালেন্স কিন্তু অ্যাড হচ্ছে না আপনারা যারা খেয়াল করেন একটু খেয়াল করবেন দেখবেন ব্যালেন্স অ্যাড হচ্ছে না অর্থাৎ ইগল মাইনিং বর্তমানে বন্ধ আছে কিন্তু ইগলের কোর টিমের তরফ থেকে বলা হচ্ছে যে এটা আপনারা অফ করবেন না ব্যাপারটা হচ্ছে আগস্টের ছয় তারিখ থেকে এখানে কিন্তু নতুন মাইনিং সিস্টেম আসছে সো অ্যাপস যদি আপনারা আনইনস্টল করে দেন নতুন করে ইনস্টল করতে হবে আবার ঝামেলা সো অ্যাপসটাকে আনইনস্টল করবেন না আপাতত এটাতে কাজ করার দরকার নেই শুধু রিডিম করে অপেক্ষা করুন এবং সেপ্টেম্বর থেকে কোনো ইগল আর মাইনিং হয়তো হবে না যেটা তারা বলছে যে এরপর থেকে হয়তো সরাসরি আমরা ইগল মাইনিং করতে পারবো এখন আমরা যেমন ইগল মাইনিং করেছি এবং সেটা উইড্রো দেওয়ার সময় অটোমেটিক্যালি আমাদের কনভার্ট হয়ে ইগনে উইড্রো হয়েছে এখন হয়তো সেটা আর হবে না এখন সরাসরি আমাদের ইগল মাইনিং হবে তবে মাইনিং কিন্তু নতুন মেকানিজমে চলবে যেটা ছয় আগস্ট থেকে বলা হয়েছে এই হচ্ছে ইগলের আপডেট আশা করছি আপনাদের মোটামুটি প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গিয়েছেন আর যারা এখনও ইগল মাইনিং করেননি আপনাদের জন্য একটা সুখবর দেই মাইনিং শুরু করেননি যারা তাদের জন্য বিশেষ করে ইস্যু খবরটা এটা হচ্ছে ইগন লিস্টেড অন সিএমসি অর্থাৎ কয়েন মার্কেট ক্যাপে আপনি যদি ইগন লিখে সার্চ করেন তাহলে কিন্তু এই টোকেনটা পেয়ে যাবেন যেটা নিয়ে আজকে আমি ভিডিও মেক করছি এই টোকেনটা বর্তমানে প্যানকেক সোয়াপে লিস্টেড আছে আপনারা দেখতে পাবেন এটার লিকুইডিটিও প্যানকেক সোয়াপে আছে এটা সোয়াপ করা যাচ্ছে এবং তাদের নিজস্ব সোয়াপ যেটা ইগন সোয়াপ সেখান থেকেও সোয়াপ করে ইনস্ট্যান্ট কিন্তু ব্যালেন্সটা প্রফিটটা বুক করা যাচ্ছে সো এটা এখনও যারা মাইনিং শুরু করেননি দ্রুত আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করে মাইনিং করবেন এবং আমি এটাতে মাইনিং করার জন্য আপনার রেফার লিঙ্ক প্রয়োজন হবে তাহলে আপনি কিছু গল এক্সট্রা পাবেন যেটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং স্ক্রিনেও আপনারা দেখতে পাবেন আমার রেফার কোডটা রেফার কোডটা ব্যবহার করলে আপনারা কিছু বাড়তি ইগল পেয়ে যাবেন এখনই যুক্ত হয়ে থাকুন এখন শুরু হলেই আপনি এখন মাইনিং করতে পারছেন না কারণ ছয় আগস্টের আগ পর্যন্ত মাইনিং বন্ধ আছে ছয় আগস্ট থেকে নতুন করে মাইনিং শুরু হলে তখন আপনিও আমাদের টিমে যুক্ত হতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন